হ্যাঁ, সবাই জানেন লাহাব সুরা সুরা লাহাবের মধ্যে এমন একটা আইন দিয়েছেন একটা মহিলার আলোচনা করেছেন আল্লাহ আব্দুল আবুল আহাবের স্ত্রীর আলোচনা করেছেন আচ্ছা, একটা কথা বলেন তো আবুল আহাবের স্ত্রীর নাম কেউ বলতে পারবেন আবুল আহাবের স্ত্রীর নাম উম্মে জামিল কোরআনে একটা কথা বলা হলো অমরা আতুহু হাম্মা লাতাল হাতা অমরা আতুহু হাম্মা লাতাল হাতা আবুল আহাব বিবি লকড়িল হতো কোরআনের কথাটা বলা হলো আবুল লাহাবের বিবি লকড়ি ধুত কাটা কড়িওয়ালা গাছ ডালকে যে গাছের ডালে কাঁটা থাকবে সেগুলো নিজে ধুয়ে আনতো সেগুলো নিজে নিজে ঘাড়ে করে আনতো কে আবুল হাবির স্ত্রী কেন কথাটা বলা হলো এখানে ভাবেন মাস্টার সাহেব যে আছেন ওনার স্ত্রী যদি ধারে করে লকড়িগুলো আনেন তাহলে এটা মানানসের কথা কি মানাবে গো মানাবে না এটা মানার কথা নয় কিন্তু আল্লাহ কেন বললেন যেহেতু বিশ্বনবী হাজরাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ক্ষতির জন্য ক্ষতি করার জন্য আবুল হাজের দিদি